क ख ग घ उ च छ वर्गीय ज झ ञ च छ ड ढ मूर्धन्य त थ द ध दंतन प फ ब भ म অন্তস্তীয় জ বৈষ্ণর র ল তালব্যস মধ্যাহ্নস দন্তস হ ডয়সিনর ঢয়সিনর অন্তস্তীয় খণ্ডত্ব অনশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু ক খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ kneel, ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন প ফ ব ভ ম অন্তস্তীয় জ বৈষ্ণর ল তালব্যস মূর্ধন্যস দন্তস হ ডৈশিনর ঢৈশিনর অন্তস্তীয় খণ্ডত্ব অনশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু